হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকে আমরা দেখবো কিভাবে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা পরিবর্তন করতে পারবো তো বন্ধুরা চলুন আমরা ডেসক্রিপশন কীভাবে পরিবর্তন করতে হবে এটা দেখে নিই আর চ্যানেলের ডেসক্রিপশনের উপর কিন্তু চ্যানেল চার্জ করলে এটা আসার উপর চ্যানেলের এসিওর উপর অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন বন্ধু আমরা এটা দেখে নিই বন্ধুরা ওয়েলকাম ব্যাক এক ফার্স্ট আপনি আপনার চ্যানেলের এখানে চলে আসবেন আসার পর উপরে এখানে একটা লোগো আছে আপনার চ্যানেলের ওটার উপর ক্লিক করবেন এরপর এখানে ইউর চ্যানেল অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এরপর জাস্ট এখানে দেখেন একটা প্যানের অপশন আছে এটাতে ক্লিক করবেন প্যানের অপশানে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে আপনার এই যে এখানে একটা প্যান আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা সম্পূর্ণটা কেটে দিয়ে আপনি এখান থেকে এখানে ক্রস চিহ্ন দিলে এরকম সব কিছু সিলেক্ট হয়ে আছে ক্রস চিহ্ন দেওয়ার সাথে সাথে সব কিছু চলে যাবে তো আমি এখন আপনি চাইলে এখানে সব কিছু আপনি যেটা ইচ্ছে সেভাবে আপনি এখানে এডিট করে আপনি আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারেন তো আমি আপনাদেরকে বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে আপনি এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অর্থাৎ ভিডিও না আপনার চ্যানেল র্যাঙ্কে ওঠার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে সেটা হচ্ছে আপনি এখানে আপনার ডিসক্রিপশনের মধ্যে এই যে দেখেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে অভিনন্দন জানাচ্ছি দেখেন যেখানে আপনার চ্যানেলের কথা বলবেন সেখানে যে ব্র্যাগারটি আপনার চ্যানেলের নামটা আপনি জাস্ট একটু লিখে দেবেন তাহলে মনে করবেন যে কাজটা হ্যাঁ এখানে যেখানে সেখানে তিন চারবার করে যে আপনার চ্যানেলের নামটা যদি আপনি এখানে রাখেন তাহলে যে খুব সহজে আপনার চ্যানেলের নাম যদি কেউ চার্জ করে সাথে সাথে আপনার চ্যানেলটা পেয়ে যাবে সো এই কাজটা সবাই করবেন এটা করতে কিন্তু কেউ বলবেন না তো দেখেন এখানে এরপর কী করবেন সেভ অপশানে দিয়ে দেবেন সাথে সাথে এখানে আপনার যা ইচ্ছে আপনি এখানে এডিট এডিট করতে পারেন আপনার যা ইচ্ছে কেটে টেটে দিয়ে দিতে পারেন তারপর সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট ডিসক্রিপশনটা সেভ হয়ে গেছে আপনি এইভাবে পরিবর্তন করে আপনার ডিসক্রিপশনটা নতুন করে বসাতে পারেন তো দেখেন আমরা মূল বিরতি যাই ওকে বন্ধুরা তোমরা তো দেখলে কীভাবে চ্যানেলের ডিসক্রিপশন পরিবর্তন করতে হয় তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা তো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবা তো পরবর্তী এরকম আর দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলের বন্ধু বড় করে একটা লাইক করে দাও তো আজ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম